আচ্ছা স্যার আমি একটু বলি এখন ওকে স্যার ওই সবাইকে ধন্যবাদ আমরা সবাই এখন আপনাদেরকে একটা গুড নিউজ জানাচ্ছি গুড নিউজটা হচ্ছে আমাদের অনুপ ভাই আমেরিকান একজন বায়ারের কাছ থেকে বিশ ডলারের একটা কাজ পাইছেন আমরা সবাই ওনাকে কংগ্রেচুলেশন জানাচ্ছি কংগ্রেচুলেশন কংগ্রাচুলেশন কংগ্রেচুলেশন তো এখন হ্যাঁ, আপনি সাব্বির ভাইকে ওই বিজনেস ম্যানেজারটা নিয়ে একটু সহযোগিতা করেন দেখেন তো আচ্ছা সাব্বির ভাই আমাকে লগ দিয়ে হ্যাঁ আচ্ছা এখন অনুপ ভাই আপনি ক্লাস শেষ হওয়ার পরে আপনি সাপোর্ট যেটা নেওয়ার কথা আছে সাপোর্টটা নিয়ে আর কিছু বলার থাকলে বলতে পারেন না হয় ক্লাস শুরু করে দিন স্যার এখন বিষয় হচ্ছে কাজটা তো বিশ ডলার না বিশ ডলার দিয়েছে যে ওই অ্যাপসটা পারচেস করার জন্য দশ ডলার তো আর আমার এমনি দশ ডলার টিপস হিসাবে দিছে আর এবং ওনার আজকে দুইটা বা একটা কাজ করে ওনাকে একটু রেজাল্টের একটা স্ক্রিনশট পাঠাইতে পারলে উনি এরপরে আমার পেমেন্ট দিবে ওনার যেটা খরচ হবে সেটা তো উনি দিবে বাট আমার উনি আমার সার্ভিস চার্জ হিসেবেও কিছু মানে যেটা আমি ওনাকে বলবো সেটা দিবে স্যার ওনার আচ্ছা। সঙ্গে এই কথা হয়েছে দ্যাটস মিন হচ্ছে এখন আপনার কাজটা হচ্ছে আহ মানে প্রথম নম্বর হচ্ছে আপনাকে ট্রেনিং ট্রেনিং পার্টে আসেন অর্থাৎ যদি কাজ আপনার পছন্দ তাহলে বায়ার আপনাকে কাজ দিবে তাই তো হ্যাঁ হ্যাঁ কাজ দিছে বাট কাজ দিবে বলতে কি কাজ দিছে এবং তার মনিটাইজেশন করে দিতে হবে এটা হচ্ছে বিষয় কিন্তু আমি যদি তার খুব একটা ভালো রেজাল্ট দিতে পারি এসইও করে তাহলে তার দুটো চ্যানেলের এসইও আমাকে দিয়ে করাবে দেন দুটো চ্যানেল মনিটাইজেশন আমাকে দিয়ে করাবে আর হচ্ছে তার ফেসবুকের কাজও সব আমাকেই সে দিবে তো এই দুটার কাজ ভালো হলে ফেসবুকের কাজও দিবে স্যার এই কথা হয়েছে আচ্ছা আচ্ছা তাইলে তো অনেক আর কি কাজ দিছে এখন উনি হচ্ছে আমার কথা শুনে বা আমার কথা বুঝে এখন বলতেছে তাইলে আগে এসিও করো তারপরে মনিটাইজেশনটা করে দিও উনি হচ্ছে আমাকে সেটা বোঝাচ্ছে ওনার প্রথমে টার্গেট ছিল হচ্ছে শুধু মনিটাইজেশনটা করবে বুঝতে পারছি আচ্ছা তাইলে আমরা ক্লাসে চলে যাই আমাদের আজকে আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন তো সবাই অনেকেই নাই ক্লাসে অ্যাক্টিভ অনেকেই নাই দেখা প্রায় পনেরো জনের মধ্যে থেকে আছেন একজন দুইজন তিনজন মাত্র বাসার ভাই একজন তো বাসার ভাই তো কন্টিনিউয়াস নেই ষাট জন ষাট জন ওকে সমস্যা নাই আমরা প্রত্যেকের জন্যই অপেক্ষা কর্ম করে লাভ নেই আমরা ক্লাস সামনে আগাই রেকর্ড <clears throat> হচ্ছে সেখান থেকে তারা রেকর্ড থেকে দেখতে পারবে আর সাধারণত ক্লাসটা ঘুরে ফিরে একই ক্লাসে আর কথা বুঝতে পারছেন ঘুরে ফিরে একই ক্লাস আজকে ট্রাই করবো এক ক্লাসের মধ্যে মানে আজকের ফেসবুকের ক্লাসটা সে পেইড ক্যাম্পেইনের ক্লাসটা শেষ করার পরে ফ্রি ক্লাস শেষ করে ঈদের লাগিয়ে ছুটি দিয়ে দেওয়ার লাগিয়া দেখি আর হয়তো একটা বা দুইটা ক্লাস নিয়ে ঈদের ছুটি দিয়ে দিব অলরেডি তো সজীব ভাই তো এতে কাপে ঢুকে গেছেন সবাই ওনার কাছ থেকে দোয়া নেওয়ার দরকার আছিল উনি এতে কাপে ডুইকা গেছে তো এতে কাপে ডুইকা যাওয়ার কারণে উনি আর ঈদের আগের ক্লাসে অ্যাক্টিভ থাকতে পারবে না যাই হোক আমরা আজকে আবার সেই বিজনেস ম্যানেজারের ক্লাস আমাদের ফেসবুকের যে কয়টা ক্যাটাগরির অ্যাড আছে তার মধ্যে থেকে আমরা কি কি দেখছি ব্র্যান্ড অ্যাওয়ারনেস দেখছি তারপরে ট্রাফিক দেখছি আর কি দেখছিলাম ক্রিয়েটে ক্লিক করলাম আজকে দেখবো আমরা দেখি কি দেখা যায় স্যার বাইরে ইটস বাইরের বাইরে নেটওয়ার্কের অবস্থা করুন এঙ্গেজমেন্ট দেখছি অ্যাওয়ারনেস দেখছি ট্রাফিক দেখছি আজকে লিড দেখমু অ্যাপস প্রমোশন আর সেলস দেখবো যে কি লিড সবগুলাই সেম লিডে ক্লিক করলাম লিড মানে কি লিড মানে ইনফরমেশন লিড মানে কি ইনফরমেশন এখন আপনাকে বলল যেমন ইনফরমেশন যেমন গত কিছুদিন আগে একজন বায়ার পাইছিল আমাদের মতিউর স্যারে উনি হচ্ছে ওই ভদ্রলোকের বিজনেস হচ্ছে রিয়েল এস্টেটের বিজনেস মানে জায়গা জমিনের বিজনেস বাড়িঘরের বিজনেস তো ওনার বিজনেস সেল করার জন্য কিছু মানুষের ইনফরমেশন দরকার এরকম বলবো যে আমার আসলে কিছু মানুষের ইনফরমেশন দরকার আমার এই এই বিজনেস রিলেটেড কাস্টমারের দরকার হ্যাঁ এই বিজনেস রিলেটেড কাস্ট মানুষের দরকার আমি ওই মানুষগুলো আমার মিলাইয়া দেবো অথবা যে কোনো একটা বিজনেস রিলেটেড বললো যে কোনো যেমন আমার ডিজিটাল মার্কেটিং বললাম যে আমি ডিজিটাল মার্কেটিং রিলেটেড যারা ডিজিটাল মার্কেটিং করতে ইচ্ছুক এইরকম কিছু মানুষের লিড দরকার আচ্ছা এখন তাইলে তখনও বা ওই ধরনের কিছু মানুষের ইনফরমেশন দরকার তখনও আমাকে লিড জেনারেশন কি করতে হইব সেট আপ করে দিতে হইব লিড জেনারেশন সেট আপ করলে লাভ কি লিড জেনারেশন সেট আপ করলে লাভ ওইটাই যে এই মানুষগুলার তথ্য পাওয়ার পরে আমি তার কাছে সরাসরি ফোন দিয়া না মেইল করিয়া না হয় ফেসবুকে মেসেঞ্জারে যোগাযোগ কইরা তাকে আমি আমার বিজনেসটা প্রমোশন করবো তার কাছে আমার বিজনেসটা তাকে বলবো যে এই আমার বিজনেস এটা তুমি আমাকে আমার কাছ থেকে কিনতে পারো ঠিক আছে আমার বিজনেসের দিকগুলো আমি সরাসরি তাকে বলতে পারবো অর্থাৎ রিয়েল লিড আসলে আমার হচ্ছে রিয়েল মানুষ এখন যদি আমি যদি একশো জন রিয়েল মানুষ হয় এক্সাম্পল স্বরূপ আমারটাই বুঝাই ডিজিটাল মার্কেটিং করার জন্য আমি স্টুডেন্টের জন্য লিড কালেকশন করছি আমি মার্কেটিং করতেছি কারণ আমি যদি রিয়েল একশো জন স্টুডেন্ট পাই সেখান থেকে যদি আমি একশো জনকে নক করি আচ্ছা আমাকে আমার পঞ্চাশ জন স্টুডেন্ট ব্যাক পাইতে পারি না অবশ্যই পঞ্চাশ জন মানুষ পাইতেই পারে এইটা হচ্ছে লিডের পার্থক্য লিড এটাই হচ্ছে লিড ঠিক আছে লিড যদি আপনি নিয়ে আসতে পারেন বাইরকে বা লিড যদি আপনি খুঁজে বার করতে পারেন তাহলে আপনার বিজনেসটা সহজ হয়ে যায় এটা আরও ভালো হয়ে আপনাদের ক্লাসটা আমি লিঙ্কডিনে করাইমো লিঙ্কডিনে বেশ কিছু ক্লাস লাগবো যেভাবে ফেসবুকে বেশ কিছু ক্লাস যাচ্ছে ওই রকম লিঙ্কডিনে বেশ কিছু ক্লাস যাবে তো লিঙ্কডিনে গেলে লিডটা কিভাবে আনতে হয় লিডটা আসলে কি দরকার সেই বিষয়গুলো আপনারা দেখতে পারবেন প্রথমে একটা ক্যাম্পেইন নাম দিবেন ক্যাম্পেইন নাম দিলেন মিস্টার মিস্টার অনুপ ঘুষ না ঘুষ মারান কিলা জি কি স্যার অনুপ ঘুষ কিভাবে G H O S G H O S অনেকে মাথায় আমার অনেকে দেয় না আপনি বিশ্বাস ঘুষ না জি জি জি আমি তো বিশ্বাস আচ্ছা বুঝতে পারছি যাক সমস্যা নাই আচ্ছা দেখেন স্পেশাল এড ক্যাটাগরি এখানে বলছে declare if you ads are related to credit employment or housing about social issues elections politics requirement আচ্ছা এগুলো আপনি দিতেও পারেন ওই যে এই স্টিমেন্টগুলো আপনি দিতেও পারেন হাউজিং এখানে দিয়ে দেওয়া ভালো লিডের কাজ করলে হাউজিংটা দিয়ে দিতে পারেন তারপরে এখানে আরও সুন্দর করে কি বলছে বাংলাটা বুঝি আমরা ভালো হইরা বাংলা বুঝি দেখেন আপনি কিভাবে কাজ করবেন মনে করেন আমি বাংলা জানি আমি এটার বাংলা জানি কিন্তু আপনাদের দেখানোর জন্য আমি বলতেছি যে মনে করেন আমি বাংলা জানি না ঠিক আছে মনে করেন আমি বাংলা জানি না দিলাম আপনার বিজ্ঞাপনগুলি ক্রেডিট কর্মসংস্থান বা বাসস্থান বা সামাজিক সমস্যা নির্বাচন বা রাজনীতি সম্পর্কিত কিনা তা ঘোষণা করুন দেশ অনুযায়ী প্রয়োজনীয়তা ভিন্ন যেন আপনার বিজ্ঞাপনগুলি ক্রেডিট বা কর্মসংস্থান বা বাসস্থান বা সামাজিক সমস্যা নির্বাচন বা রাজনীতি সম্পর্কিত অর্থাৎ আমাদের এটা কোনো ধরনের প্রবলেম নেই এটা কোনো প্রবলেম নাই যার কারণে এটা আমরা দিতাম নাই ঠিক আছে আমরা এটা কোনো প্রবলেমে নাই ওকে তারপরে আসুন এখানে কি এটা হচ্ছে বাই বাইং টাইপস অ্যাকশন এটা অ্যাকশন আছে অটোমেটিক এটা অ্যাকশনই থাকবে তারপরে এটা আমরা কি লিড এটা আমরা এই ক্যাম্পেইনটা কিসের জন্য করতেছি লিডের জন্য করতেছি তারপরে সমর দিলাম সমর দেওয়ার পরে এখানে campaign spending limit campaign spending limit আমি কয় টাকা স্পেন্ড করবো এটা আমি বলে দিলাম এখানে ডলারের রেট দিয়ে আমি দিলাম মনে করেন একশো ডলার স্পেন্ড করবো ওকে একশো ডলার স্প্যান করলাম তারপরে আসুন এভি টেস্ট এইভাবে থাকবো ওইটা অন করে দিলাম তারপরে আসুন ডেইলি বাজেট ডেইলি বাজেট কত বিশ ডলার দিবেন না দশ ডলার দিবেন একটা দিলেই হয় বিশ ডলার দিলে হইব দশ ডলার দিলে হইব আপনি ক্যাম্পেইন কয়দিন করবেন তার উপরে হিসাব করে একটা বাজেট দিয়ে দিবেন ঠিক আছে তারপরে হচ্ছে ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজি বিড স্ট্র্যাটেজিটাতে কি হাই ভলিউম না কি cost per result other key other bit caps এইটা বিট ক্যাপস দিলাম তারপরে সোমর সোমরও দিলাম অ্যাড শিডিউল অ্যাড শিডিউল মানে হচ্ছে রান এটস অল টাইম এটা কি ডেলিভারি টাইপস ওকে ফেন your budget and get result as quickly as possible ও আচ্ছা এটা রেজাল্ট আসার পরে স্পেন্ড দেওয়ার পরে আসবে এর আগে না এই হচ্ছে আমাদের মোট প্রথম ধাপ আমরা তো জানি তিনটা ধাপে কাজ করি তাহলে আমরা নেক্সট দিই আসছে এই এইটা কিসের জন্য যে এটা আমাদের লিডের জন্য এল ই এল লিড ঠিক আছে লিডস ক্যাম্পেইনটা কিসের জন্য লিডসের জন্য তারপরে আমাদের লিডসটা কোথায় দরকার ওয়েবসাইটে দরকার হইলে ওয়েবসাইট দিবা বায়ার যদি বলে আমার ওয়েবসাইটে লিডটা যাইতো তাহলে ওয়েবসাইট দিবেন যদি বলে ইনস্ট্যান্ট ফর্মে যাইতো একটা ফর্ম আছে ঠিক আছে একটা ফর্ম থাকে এই ফর্মের লিঙ্ক যদি দে বায়ার ফর্মটা কি একটা ফর্ম বানাইব গুগল শিটের মাধ্যমে এই গুগল শিটের ফর্মের মাধ্যমে আপনি হয়তো এটা বায়ার কী করতে পারে আপনার ফর্মটা আপনি কে বলবে হয়তো বলতে পারে আপনি বানাইয়া দেন অথবা বলতে পারে না আপনি বানান বায়ার বানাইয়া দিবে আপনার কাছে নিবেন না কারণ নিজের কাছে নিয়ে আসলে অনেক সময় ঝামেলা হয় দেখুন ইনস্ট্যান্ট ফর্মটা দিলে এখান থেকে সম্ভবত লিডটা নিচ্ছে না এই যে দেখুন না নিচ্ছে নিচ্ছে না নিচ্ছে না off service not accept you can not run lead ads until your Facebook page accept Facebook lead generation একমাত্র ফেসবুক লিড জেনারেশন ছাড়া এখানে এটা দেওয়া যাবে না তাইলে ওয়েবসাইটের মধ্যে দেওয়া লাগবে এটা আচ্ছা মেসেঞ্জারে দেওয়া যায় কিনা দেখেন আমরা কোনটা অ্যাকসেপ্ট করব ওই জায়গার মধ্যে আমাকে একটা প্রমাণ দিয়ে দিব ইনস্ট্যান্ট ফর্ম অ্যান্ড মেসেঞ্জার মেসেঞ্জারে কোনো ফর্ম আছে কি না সেটা হ্যাঁ আছে না এটাও নিচ্ছে না নেওয়া সম্ভব নয় ইনস্টাগ্রামে আছে কি না দেখি ইনস্টাগ্রাম দিলে নিব নি হ্যাঁ ইনস্টাগ্রাম নিব না ইনস্টাগ্রামও নিত না কল তো এই দুইটা অ্যাপ অ্যাপ নিব নি অ্যাপ নিব তাইলে অ্যাপসে নিব আর কোথায় নিব ওয়েবসাইটে নিব এর অর্থ হচ্ছে যদি তুমি আপনি ওয়েবসাইট যদি আপনি সিলেক্ট করে দেন তাহলে মানুষ ওয়েবসাইটে যাইব গিয়া ওয়েবসাইটে যখন ভিজিট করবো তার ওয়েবসাইটে ওই ধরনের ফর্মুলা রেডি করা থাকবো যে ফর্মুলার মাধ্যমে সাথে সাথে তার কি হয়ে যায় মানুষের তথ্যটা তার কাছে চলে যায় ম্যাক্সিমাম নাম্বার হ্যাঁ তারপরে এখানে প্রত্যেকটা মানে ভিজিটরের জন্য কত দিবেন আপনি টাকা আপনি কি পাঁচ টাকা দিলে পাঁচ টাকা দিলে আর কি হইব নি মনে করেন আমি দশ সেন্ট দিলাম ঠিক আছে আমার প্রত্যেকটা লিডের ক্ষেত্রে আমি খরচ করবো দশ সেন্ট অর্থাৎ আমি একটা লিড দশ সেন্ট খরচ করিয়া পাইতাম তারপরে সমরে আসলাম সমরে আসলে এটাকে seven days after click or one days after viewing এটা এইভাবে রাখবেন নাকি এইভাবে রাখবেন ওয়ান ডে ক্লিক দিবেন তারপরে আসো এটা ডিফল্ট ডায়নামাই ক্রিয়েটিভ এটা অন করে দিবেন তারপরে শিডিউল কোন দিন থেকে শুরু করবেন আপনি আজকে থেকে শুরু করলে তো আজকে কালকে থেকে শুরু করলে দিলেন কালকে এন্ডেড যেহেতু পার ডে দশ ডলার খরচ করতেছেন আপনি দশ দিনের বিভিন্ন দিবেন আপনি দশ দিন গিয়ে আপনার হইব গিয়া বাইশ তারিখ বাইশ তারিখে আপনি বাইশ তারিখ সিলেক্ট করিয়া দিয়ে দিবেন শেষ আচ্ছা তারপরে হচ্ছে সমর আবার দিবেন সমরে কি আছে ads ad spending limited spending limited দেওয়ার পরে এখান থেকে এই এডটা নিতে চায় না এটা বুঝছো এটা হচ্ছে ম্যাক্সিমাম যদি দেও মিনিমাম যদি দাও তাহলে যেমন দিলে জিরো নাইন জিরো দশমিক না sorry eleven point zero zero Anup তো কাজের অভিজ্ঞতা আছে আবার এই যে দেখেন এটা নে না এই জন্য এই জায়গাটা ফাঁকা রাখতে হয় ঠিক আছে এই জায়গাটা ফাঁকা রাখতে হয় আচ্ছা তারপরে আসুন custom audience custom audience lookalike audience one percent account most similar to লোক মাত্র ওয়ান পার্সেন্ট নেই আর বা এদিকে লিখিত টেন পার্সেন্ট লিখিত browsing look like source sir এই গুলো নিজের পেজ হলে সিলেক্ট করে রাখা ভালো কিন্তু এই যে কয়েকটা বার দেশি বারের কাজ করলে অডিয়েন্সটা সিলেক্ট করে রাখলে এরপরে যাদের কাজ করায় ওরা সেভ অডিয়েন্স কাজ করে দেয় এটা নিজের আরো ই থাকে না যার কারণ নিজে অডিয়েন্স সেভ না করে কাজ করা আরো মনে হয় ভালো কারণ সবার ক্যাপাসিটি সব রকম থাকে থাকে না right right audience save audience না সেভ করে না দেওয়াই ভালো বাট তারপরে যদি এখন বায়ার বলে আমাকে অডিয়েন্স দেও তো কি করবে এর জন্য তো আমাদের কাজ শিখে রাখা ভালো না সে তো বাইরের বাংলাদেশের লোকজন এটা বোঝে না কাজ তো আমরা অবশ্যই শিখবো আমি বলতেছি কি যে বাংলাদেশি লোক এটা বোঝে না বাংলাদেশের লোক এটা eh, নিজে থেকে দায়িত্ব নিয়ে লুক লাইকস অডিয়েন্সটা হচ্ছে আপনি ওই আপনাকে কিছু ফলো করে মানুষ এগুলা উনি বলতেছেন আমি পেজের মধ্যে অনেক সময় এগুলা ঝামেলা থাকে আচ্ছা তারপরে হচ্ছে এইজ এইজটা হচ্ছে আপনারা সবাই সবাই আমি বলি এটা প্রোডাক্টের উপরে নির্ভর করে এই এজটা দিবেন এখন আপনি এমন একটা প্রোডাক্ট দিলেন যে প্রোডাক্টটা আশি বছরে মানুষে খায় না এটা আশি বছরে মানুষের প্রয়োজন নাই তাইলে এই প্রোডাক্টটা দেওয়ার তো এই এখন আশি বছরের মানুষের তো আর আপনি আপনার এই অ্যাডটা দেখে লাভ নাই আমাদের এটা দেখাইতে হইব সেই মানুষের যে আমার লাভ আছে ঠিক আছে এন এক্সাম্পল হ্যাঁ। স্বরূপ মনে করো আমি আমি ডিজিটাল মার্কেটিং কোর্স করার জন্য একটা পোস্ট করতাম এখন এই পোস্টটা করতে গিয়া এই পোস্টটা করতে গিয়ে এখন মনে করেন আমি যে হলাম ওই যে ওটাকে কি বলে আমি দিয়ে দিলাম আশি বৎসর ষাট থেকে আশি বৎসর হচ্ছে আমার অডিয়েন্স টার্গেট অডিয়েন্স আচ্ছা আমি কি টার্গেটেড অডিয়েন্স পাইমু অর্থাৎ আমি কি আমার যে কোর্স করানোর জন্য স্টুডেন্ট পাইমু কারণ ডিজিটাল মার্কেটিং বেশি বয়সের মানুষের কাছে প্রেফারেবল না এবং তারা আসলে এই এই বয়সে এই কাজ শিখিয়া তেমন কিছু করতে পারবে না কথা বুঝতে পারছেন যে সবাই সমান না আবার হয়তো এক দুইজন করতে পারে হয়তোবা কিন্তু তাদের রেশিওটা কম থাকবে লোকেশনটা প্রতিদিনই আমি দেখিয়ে দেই বায়ার যে লোকেশন বলবে সেই লোকেশনটা এখান থেকে সার্চ করে বার হইয়া দিয়ে দিবেন বায়ার যদি কানাডা বলে কানাডা দিবেন সার্চ চলে আসবে কানাডায় যে কানাডা চলে আসছে তো লাখ কানাডা কি আসবে দূর কানাডা কান্ট্রি তো কানাসাস ইউনাইটেড কিং কানাডা কান্ট্রি লিখলে সম্ভবত আসবে কানাডা লিখে স্পেস দিলে স্যার আসবে মনে হয় कनाडा कंट्री कोई नहीं मतलब ना আসে না তো স্যার ইনক্লুডেড এই পাশে ম্যাপের জায়গা কোনো কিন্তু কি রকম হলো এই জায়গায় বুঝতেছি তো না না আসার কারণ কি তাও আসে না নেটওয়ার্কের হয়তো ঝামেলা হইতে পারে ওখান থেকে দিই গে আমরা অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা তো এখানে তো আমেরিকান নাই ওই যে কন্ট্রোল আমেরিকা এই যে ওখানে ভাই বাবু device in Panama Caribbean African Asian নাইক্রোগান Nicaragua Europe North America North North America এই যে কানাডা এই যে কানাডা হ্যাঁ, অনেক সময় দেখছেন নি হ্যাঁ হ্যাঁ তাইলে আমরা একটা মানে দেখছেন নি সিস্টেম আনার এনে এক্সক্লুড না দিয়ে ইনক্লুড দিবেন এই হচ্ছে এই যে ভদ্রলোক এটা হচ্ছে কানাডা ওকে তাইলে এই যে ব্রাউজিং এ ক্লিক কইরা ওখান থেকে কান্ট্রিজে ক্লিক করিয়া তারপরে প্রথমে কি করতে হইব ওখানে মহাদেশ অফ কানাডা আমার কোন কানাডা হচ্ছে কানাডা হচ্ছে নর্থ আমেরিকাতে আর সেন্ট্রাল আমেরিকার রাষ্ট্রগুলো দেখ সেন্ট্রাল আমেরিকার আমেরিকার রাষ্ট্রগুলো হচ্ছে বেলিজ কোস্টারিকা ইয়াইস লাভাডর গৌথমালা হন্ডুরাস নিকারাগুয়া পানামা কয়েকটা রাষ্ট্র এক দুই তিন চার পাঁচ ছয় সাত ওই যে এই রাষ্ট্রগুলার ম্যাক্সিমাম কান্ট্রির রাষ্ট্রগুলার দেশ এম ফিফা ওয়ার্ল্ড কাপে খেলে এর জন্য এগুলো অনেক সময় আমাদের আওতাভুক্ত কিন্তু ওই যে গুথামে গুতাম গুথেমালা এইটা কোনোদিন নাম শুনছি হইরা মনে হইতাছে না স্যার গুয়েতেমালা স্যার গুয়েতেমালা হুম গুয়েতেমালা হ্যাঁ গুয়েতেমালা তো গুয়েতেমালা তার ইআই e সলভাডর নাকি যাই হোক তারপরে বেলিজ সালভাডর হ্যাঁ, এখন বেলিস আসলে এই নামগুলা এইগুলা আগে তেমন একটা শোনা যায় না but Panama Nicaragua Honduras Honduras তো প্রায় ওয়ার্ল্ড কাপ খেলে তারপরে কোস্টারিকা কোস্টারিকা তো এই বছরও আসিল হ্যাঁ। না বছর কোস্টারিকা ছিল না কোস্টারিকাতে না বছর ছিল না আচ্ছা যাই হোক তাইলে আমরা পাইলাম কিভাবে একটা রাষ্ট্র আমরা ও ফুক একটা ঢুকে গেছে ঘরের মধ্যে বড় যে বড় ফুক ঢুকছে এটা ওকে তারপরে আমরা নিচের দিকে যাই নিচের দিকে এইজ আমরা প্রোডাক্টের উপরে নির্ভর করে এইজ দিব এখন যেহেতু মনে করো আমরা ডিওর এইজ দিতাম আমরা মনে করেন প্রপার্টির জন্য ক্যাম্পেইন করবো তাহলে প্রপার্টি কিন্তু সব এইজের মানুষের কাছে দরকার প্রয়োজনে ওখানে আবার এইজ বাড়াইয়া দিতে পারি আঠারো বছর মানুষের ক্ষেত্রে প্রপার্টি কিনা আসলে সম্ভাবনা খুব কম তিরিশ বছর বা পঁচিশ বছরের মানুষ থেকে প্রপার্টি কেনার সম্ভাবনা আছে হ্যাঁ সো ওখানে আমরা বাড়াইয়া দিলাম তারপরে আমাদের মেন মেন হ্যাঁ, হ্যাঁ। এবং ওয়েমেনের জন্য আমাদের প্রপার্টির প্রয়োজন আছে তারপরে আসুন এখানে কি detail targeting suggested detail targeting behaviours ব্রাউজিংয়ে ক্লিক করি দেখেন ডেমোগ্রাফিক বা ইন্টারেস্টে আমরা ক্লিক করব ইন্টারেস্টে ক্লিক করার পরে এখন আমরা কি ইন্টারেস্ট বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি অবশ্যই আমরা বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি দিয়ে দিব কারণ বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি আমাদের কী জন্য বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি আমাদের প্রয়োজনটা যারা বিজনেস আছে যাদের ইন্ডাস্ট্রি আছে তারা কিন্তু প্রপার্টি কিনতে পারে এন্টারটেনমেন্ট এরাও কিনতে পারবো সমস্যা নাই ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ এটারও আমার দরকার তারপরে ফিটনেস অ্যান্ড ওয়ারনেস আউটও ঠিক আছে সমস্যা নাই food and drink habits and activities sports হ্যাঁ, এটা দেওয়া যেতে পারে শপিং ফ্যাশন এটা দেওয়া যেতে পারে এটা দিলাম ওকে এখানে শেষ না কিন্তু আমাদের কাজ আরও দিতে পারি আমরা কই ব্রাউজিংটা গেল কই এই যে এখান থেকে আরও আনতে পারি ইন্টারেস্ট দিলাম হিওয়ার্স দিয়েছেন এখান থেকে digital activities anniversary behaviour consumer classification mobile device user এখানে কার কার কাছে আমাদের এডটা পৌঁছাইতো এটা এটা হচ্ছে অ্যানিভার্সারি যাদের অ্যানিভার্সারি হচ্ছে তা তারাও দরকার অ্যানিভার্সারি মানে হচ্ছে বাৎসরিক কোনো একটা অনুষ্ঠান হচ্ছে তাদের কাছে আমাদের এটা পৌঁছাক সমস্যা নাই তারপরে হচ্ছে কি আসলো কই সজীব ভাই এতে কেমন ঢুকেন নাই ডিজিটাল অ্যাক্টিভিটিস দেই ক্যানভা গেম কনসোলার game early Facebook payment user এটা দিতে পারি Facebook face Facebook page admin ঠিক আছে ফেসবুক পেজ অ্যাডমিনের গেছে দেওয়া যাইতে পারে ইনস্টাগ্রাম বিজনেস প্রোফাইল এটার গেছে যাক মানে হচ্ছে আমার এই পোস্টটা কাদের কাছে পৌঁছাইতো মানে দেখেন আমি এই জায়গা থেকে আমি কি করতে পারতেছি সিলেক্ট করে দিই ইকোনমিক্স তো এটা সিলেক্ট করে দিয়ে দিছি আমি দেখেন এই জায়গা থেকে আমি কি করতে পারছি সব কিছু দিতে পারতেছি হ্যাঁ, তারপরে ডেমোগ্রাফি যদি দিই এডুকেশন এডুকেশনের মাঝে দেখেন এডুকেশন লেভেল এডুকেশন লেভেল আমি দিতে পারি এডুকেশন লেভেলের মধ্যে আইসা high school related degree related student foundation degree তারপরে হচ্ছে মাস্টার ডিগ্রি তারপরে হচ্ছে professional degree some university some university is university guide graduate আনস্পেশালিস্ট এগুলো আমরা এইভাবে সিলেক্ট করে দিতে পারি এগুলো এইভাবে মানে আপনি একটা কাজ যদি জানেন বাকিগুলো আপনি এমনিতেই পারবেন আচ্ছা তারপরে আসেন ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ তো আমি কতদিন দেখাইছি অবশ্যই যেহেতু কানাডিয়ান তাহলে আমাদের ইংলিশ থাকবে ঠিক আছে ইউএসএর ইংলিশ হবে কানাডা কানাডিয়ান ইংলিশ চলে যদিও আচ্ছা তারপরে হচ্ছে সমরে ক্লিক করলাম সমরে ক্লিক করার পরে এখানে ইনভেন্টারি ফিল্টার ইনভেন্টারি ফিল্টারটা দেখি একটু আমরা ইনভেন্টারি ফিল্টারটা হচ্ছে এই যে এখানে তিনটা অপশন আছে এই তিনটা অপশনের মধ্যে আমি কোন অপশনটা দিব এই তিনটা অপশনের মধ্যে অবশ্যই আমি মিডলটার অপশনটা আমি দিব মিডল অপশনটা দিলাম তারপরে ব্লক লিস্ট ব্লক লিস্ট গতদিন বলছি কাউকে যদি ব্লক করতে হয় কোনো ওয়ার্ডকে যদি ব্লক করতে হয় কোনো ব্যক্তিকে যদি ব্লক করতে হয় তাহলে ব্লক লিস্টে গিয়ে ব্লক করতে হয় তারপরে content type exclusion content type exclusion যদি করতে হয় তাহলে এখানে ক্লিক করবেন দেখেন এক্সক্লুড অল লাইভ ভিডিও অর্থাৎ যে কোনো লাইভ ভিডিওতে দেখাইতে চাইলে এখানে দিয়ে দিবেন লাইভ ভিডিওতে চলে যাবে ঠিক আছে তারপরে আসুন এটা ডিফল্ট থাকবে নেক্সট নেক্সট গেছে তারপরে আবার এখানে দিলাম আমাদের নিউ লিড সেটস তাক সমস্যা নাই পেজ এটা চাইলে আমার এখান থেকে পেজও আমি নিয়ে আসতে পারি অন্য পেজ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে চাইলে আমি অ্যাড করতে পারি না চাইলে বাদ ম্যানুয়াল আপলোড যেভাবে আপলোড আছে ওইভাবে আপলোড করতে চাইলে ওইব সমস্যা নাই এইভাবেই থাকবো তারপরে আসুন সিঙ্গেল ইমেজ ভিডিও হ্যাঁ সিঙ্গেল ইমেজ ভিডিও যদি দিতে চান সিঙ্গেল ইমেজ ভিডিও দিতে পারবেন অথবা যদি মাল্টিপুল অ্যাডভার্টাইজ করতে চান তাহলে মাল্টিপুল অ্যাডভার্টাইজ এটা মাল্টিপুলে থাকব তারপরে আসেন ad create media select image আপনি ইমেজ দিয়ে কাজ করবেন নাকি ভিডিও দিয়ে কাজ করবেন এই যে আপলোডে ক্লিক করবেন আপলোডে ক্লিক করলে ওখান থেকে আপলোড হয়ে আইব আপনি কম্পিউটার থেকে আপলোড করতে পারবেন সমস্যা নাই ঠিক আছে সিলেক্ট ভিডিও যদি ভিডিও করতে চান তাহলে ভিডিও যদি ভিডিও ক্রিয়েট করতে চান তাহলে ভিডিও ক্রিয়েট করতে পারবেন primary text all people what your ads is about এটা কি দেওয়া যায় রিয়েল ইস্টেট এখানে একটা টেক্সট দিবা আপনি যে টেক্সটটা মনে করেন যে এডটা করবা সেই এড রিলেটেড কয়েকটা শব্দ দিতে এটা হচ্ছে একটা টেক্সট সিম্পল আকারে হেডলাইন দিবা write a short headline you can by plot right now তারপরে হচ্ছে অ্যাড হেডলাইন অপশন অপশন এটা তাক এভাবে ডেসক্রিপশন এখন আপনার বিজনেস রিলেটেড ডেসক্রিপশন দিবেন এখানে ডেসক্রিপশনটা বায়ারের কাছ থেকে চেয়ে নিয়ে আসবেন হ্যাঁ, বলবেন আপনার বিজনেসের অথবা তার ওয়েবসাইটের লিঙ্ক যে দিব সেই ওয়েবসাইটে অবশ্যই সবগুলো এই এই যে অপশনগুলা এখান থেকে এই জায়গা থেকে সবগুলা বায়ার যদি আপনাকে যদি তার ওয়েবসাইট দিয়ে দিয়ে তাহলে এখানে সবগুলা তার ওয়েবসাইটের মধ্যে আসে সেখান থেকে ওয়েবসাইটে ভিজিট করে করে করে করে নিয়ে আসতে হয় এই মুহূর্তে লাইভ কোনো অ্যাডস ক্যাম্পেইন নাই না হলে আমি আপনাদের দেখাইয়া দিতে পারতাম ওকে তারপরে আসুন এখানে ওয়েবসাইটে লিঙ্ক দিবা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিলে সব ঠিক হয়ে যাব ডিসপ্লে লিঙ্ক দিবা ডিসপ্লে লিঙ্ক একটা ওয়েবসাইটের লিঙ্ক একটা দুটাই সেম দিয়ে দিতে পারেন সমস্যা নাই আলাদা দিলে কল এক্সটেনশন কল এক্সটেনশন হচ্ছে আরও যদি কোনো অ্যাডভার্টাইজ দিতে চান যেমন এই যে কল এক্সটেনশন দিছি এখানে আমার মোবাইল নাম্বার আছে সায়েন্স চেঞ্জ করিয়া চাইলে আপনি আপনার আপনার বায়ারের মোবাইল নাম্বার দিতে পারেন কোনো সমস্যা নেই অর্থাৎ হচ্ছে কল অ্যাকশনের মধ্যে এখানে কি চাচ্ছেন সব সিঙ্গেল সাবস্ক্রাইব যদি আপনার ভিডিওকে সাবস্ক্রাইব করার জন্য হয় তাহলে সাবস্ক্রাইব দিবেন মানুষ ভিডিওকে সাবস্ক্রাইব করব ঠিক আছে তারপরে নেক্সট পাবলিশ এরপরে এখানে পাবলিশ দিবেন পাবলিশ হয়ে যাবে তার আগে পাবলিশ দেওয়ার আগে আপনি আবার রিভিউ দেখবেন কোনো জায়গায় ভুল আছে কিনা তবে ভুল হইলে একটা বিষয় হইলো কি এই জায়গার মধ্যে দেখাইব ভুল এই জায়গার মধ্যে একটা এরর চিহ্ন আসবো এরর চিহ্ন এসে আপনার সামনে বৈশা রইব তাহলে আপনি বুঝতে পারবেন এখানে এরর হয়ে গেছে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা কি করলাম লিডের জন্য কিভাবে ক্যাম্পেইন রেডি করতে হয় তা শিখে গেলাম তারপরে আসুন অ্যাপসের জন্য কিভাবে করতে হয় সেটা আমরা দিকে নেই